সেই ক্ষেত্রে একটু লেবুর রস বললাম না আসতে তারপরে ধরেন আমি একটু অসুস্থ হয়ে গেছি হ্যাঁ? এই জন্য নিজে দোকানে না থাকলে দোকানের হাল Thank you. আমি জুস কত করি ভাই বেদানার জুসটা আপনার হলো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পার গ্লাস আপনি এখানে কয়টা বেদানা যায় এটাতে আপনার বেদনা যাবে হলো আপনার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আপনার এই শপটার নামটা একটু বলে দিন ভাই এটা আপনাদের শপটা হলো আপনার বড় বাজার হ্যাঁ এনএস রোড কুষ্টিয়া আইপাইসি ব্যাংকের অপোজিটে juice world Kushtia juice world Kushtia Kushtia এখানে বিভিন্ন ফলের একদম হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে আপনি সামনে আপনি দাঁড়াই থেকে আপনার সামনে আমরা তৈরি করে দিতে পারবো আপনি এখানে আপনি দেখে নিতে পারবেন আপনার কোনো কিছু লাগলে আপনার পছন্দ মতন সেটা আপনি বলতে পারেন যে আমি আইস খাবো না চিনি খাবো না এটা আপনাদের পছন্দ মতন আমরা বানাই দিই আবার আপনি যদি মনে করেন আপনি নিজের পছন্দ মতন বানাই খাবেন আমরা সেটাও করে দিতে পারবো একটা ফ্রেশ জুস বানাইতে সময়ের ব্যাপার আর সবচেয়ে জুসের ভিতর বেদনাটাই আপনি একটু সময় একটু বেশি আপনাদের সপ্তাহ কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের এটা এগারোটার থেকে রাত দশটা নয় আর গরমকালে টাইম চেঞ্জ হয় শীতের সময় আমাদের একটু সেল কম থাকে তো এখন একটু ফ্রেশ জুসটাই বেশি চলে হ্যাঁ আইসটা খুব কমবে হ্যাঁ আইসটা এখন আপনার কমবে আর আইস ছাড়া আপনার ফ্রেশ জুস আইস চিনি ছাড়াটা খাওয়াই আমার মধ্যে বেটার হ্যাঁ কি অবস্থা হ্যাঁ আমাদের এখন ফাঁকা নাই আপনি বেদানা ছাড়াইতে আমাদের দুই মিনিটের সময় লাগে আস্তে আস্তে করতে গেলে দানাটা নষ্ট না হয় আর হ্যাঁ, সিজনের সময় তো আমাদের এত আস্তে কাজ করা না সম্ভব হয় না না সমস্যা তো আচ্ছা, আচ্ছা। ঠান্ডার সমস্যা আজ বাদেই দিয়ে দিলাম হ্যাঁ? আচ্ছা। আপনি জুসে সুগার কেমন খাবেন দেন পরিমাণ মতো যেটা পরিমাণ টেস্টটা ভালো হবে ষাটে আশি টাকা দিলাম আশি টাকা হালকা বিট লবণ ইউজ করতে পারেন বিট লবণ হালকা স্লাইড এখানে জুস খেতে অনেকের একটু কষ কষ লাগে ঠিক আছে হ্যাঁ। সেই ক্ষেত্রে একটু লেবুর রস দিয়ে দেওয়া যায় ঠিক আছে সুন্দর আসবে এবং কষ কষ থাকবে না থাকবে না টেস্টটা হ্যাঁ, একটু ডিফারেন্টই হবে মানে একটু আলাদা একটা টেস্ট হয় আপনি একদম রতে এটা যদি একদম আপনি একদম র নেন তাহলে সে হিসাবে এটাতে আপনি না দিলেও চলবে আপনার মাপ অনুযায়ী বানাইতে হবে যেন কারেক্টলি অ্যাকুরেটলি মাপ <laughs> একদম আচ্ছা ভাই পা হাতে নিলাম না না কোনো ব্যাপার না